আর বিচার কোনো কালেই হবে না কেন হবে না ইসলাম এবং কোরআনের অপমান যদি এতই মুখ্য হয় তাহলে এই কুমিল্লায় তো এই ঘটনাটি মনে আছে আপনাদের দু সালে কোরআনের উপরে এই মুসলমান ব্যক্তিটি হাগু করেছে ষোলোটি কোরআনের উপরে মল ত্যাগ করেছে একটি মক্তব মাদ্রাসার মধ্যে পরবর্তীতে তাকে ধরা হলে দেখা যায় যে সে মুসলমান এবং এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা হয় না কোনো বাড়িঘর ভাঙচুর হয়নি আমি বলি না বাড়িঘর ভাঙচুর করতে হবে কোনো আব্বাসী সহ কোনো জঙ্গিরা কোনো কথাবার্তা বলেনি এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে তারা ইয়াবা পাচার করছে কোরআনের মধ্যে রেখে কোরআন কেটে তার মধ্যে ইয়াবা রেখে পাচার করেছে পুলিশ তাদের ধরেছে সেই ঘটনা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই সেই ঘটনায় কোরআন অপমানিত হয় না কোরআনের উপর মল ত্যাগ করে ষোলোটা কোরআনের উপর মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বসে কোরআন অপমানিত হয় না ইয়াবা বিক্রি করে মাদক বিক্রি করে কোরআন অপমানিত হয় না কিন্তু যখন কে বা কারা কোনো একটা মন্দিরে কোনো একটা মূর্তির উপরে একটা কোরআন রেখেছে তাতেই বাংলাদেশের সকল হিন্দুদের নিধন করতে হবে এই হত্যাযজ্ঞ চালাতে হবে এটা আমাদের আর কতকাল দেখা লাগবে এবং দেখা উচিত বা আমাদের এই ঘটনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের কি করণীয় আছে বন্ধুরা